আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আসলে আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমি চেষ্টা করছি আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো ওয়েলকাম আপনাদেরকে টেক দিক ইউটিউব চ্যানেলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান চলুন আজকে আমরা দেখবো কিভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা আমরা ফোন থেকে দেখতে পারি কিছু ইউটিউব এই টিভি চ্যানেলে মেবি খেলা দেখাবে না তাও আপনারা ফোন থেকে কিভাবে লাইভ খেলা দেখবেন সেটা আমি দেখাবো এটা কোনো ফেক ভিডিও না রিয়েল ভিডিও চলুন তা প্রমাণ করে দিচ্ছি আর একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন না অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইয়াসিন টিভি বুঝছেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইসের আরবি আরবি রিলেটেড মানে সৌদি আরব মেবি এই টাইপের কোনো কান্ট্রি হবে আরবি ভাষার বুঝছেন তো আপনারা খেলাটা দেখতে পারবেন খুব ভালোভাবে তো এই যে এই অ্যাপ্লিকেশনটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশনটি এই যে এটা ইয়াসিন টিভি তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে সার্চ দেবেন ইয়াসিন টিভি লেখে সার্চ দেবেন জাস্ট দেওয়ার পরে অনেকগুলো রেজাল্ট আসবে ওয়েট করুন নিচের দিকে চলে আসবেন দেখুন একটা একটা ওয়েবসাইট চলে আসবে এপিকে মার্ক এটাতে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এটা মাত্র সাত এমবি মাত্র সাত এমবির মতন অ্যাপ্লিকেশনটি নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে ক্লিক করবেন Yasin TV APK version two point one এটাতে ক্লিক করবেন তাহলে নিচে অপশন আসবে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না হ্যাঁ, চলুন অ্যাপ্লিকেশানটা ওপেন করা যাক আমি দেখে দিচ্ছি আসলে এটা দেখা যায় কিনা এখন কিছু খেলা হচ্ছে আপনারা জানেন বিশ্বকাপ বাছাই পর্ব খেলা হচ্ছে তো দেখুন এখন দশটা বাজে দশটা পিএমে কিছু খেলা হচ্ছে আমরা চাইলে এটা দেখতে পারবো আমরা প্রথমে যে খেলাটা এটা দেখি দেখুন সবে আরবি ভাষায় লেখা আছে তো খেলাটা আপনারা আরামে দেখতে পাবেন তো প্রথমটা আমরা ওপেন করছি দেখুন ক্লিক করেছি এ দেখুন লোড নিচ্ছে আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে তত ভালো আপনি দেখতে পারবেন দেখুন লাইভ খেলা দেখাচ্ছে একদম লাইভ খেলা দেখাচ্ছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এইভাবে লাইভ খেলা দেখতে পারবেন আর এবং আজকে জানেন আপনারা আজকে ব্রাজিলে যে খেলাটা আর্জেন্টিনার সাথে আছে সেই খেলাটা আমাদের বাংলাদেশ সময় আজকে আজকে রাত মানে আজকে তো তারিখ পাঁচ এবং খেলাটা হচ্ছে ছয় তারিখ রাত একটায় মানে আজকে রাতেই আজকে রাত বারোটা বাজলেই তো ছয় তারিখ হয়ে যাবে তো এক ঘন্টা পরেই মানে একটার দিকে খেলা দেখুন এখানে ওই ওই ওই ম্যাচটাও আছে আছে দেখুন একটার দিকে চলে আসলে এই ম্যাচটা দেখবো ওই দেখুন এখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল একটার সময় আজকে রাত একটার সময় খেলাটা শুরু হবে তো এখানে ক্লিক করলেই আপনারা একটার দিকে এসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলাটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ